থ্যাং মাই এ দিশার হ্যাঁ ওই যে হই দেখ না দেখা ওই ওই থ্যাং মাই এ দিশা আমার ইস রে কেটে মেসেজ তো থ্যাং মাই এ দিশাটা কাম করছে আমি কেটে মন বলে ভাবছিলাম আদি আন দি ladies booth Oh no! Hey! রবিরুল হুম মুনু আর ডাক দিল ওরা গেল কোনটি এগুলো যাইছে ও দেখি না তো আওয়াজটা এগুলো থেকে শোনা গেল ও খালাই কি মনে ভেজালি করে নেহি ও দেখি না তো হুম মুনু আমি ওজন বড় দেখি ওই যে সাধু বাবা দাঁড়ান সাধু বাবা এলাম তো মেলা সাধু বাবা সাধু বাবা বাসান আমারে বাসান বাসান ওর মানে দিছে ঠ্যাং ভেঙে দিছে আমার ঠ্যাং ভেঙে দিছে মানে ওই আমরা ফট উঠবার গেছিলাম না হ্যাঁ যে একটা মহিলা বুতে না ঠ্যাং ভেঙে দিছে এই মহিলা বুতে কি করে ঠ্যাং ভাঙলো মহিলা ভূতে আমরা ঠ্যাং ভেঙে দিছে আমার ঠ্যাং তোর তো আবার ছেদ তাপছি চাল না দে নাই তুমি অন্য করবা নিয়ে নিয়ে গেছাল যাই হেরা দিহি ভাবছিলাম আমি এটি মানুষ হ্যাঁ, হ্যাঁ। যাই দিহি ভূত ঠ্যাং ভেঙে দিছে আমার ইস কেদি মাসি তোর ঠ্যাং ভেঙে দিছে এটা কাম করছে আমি কেদি মানুষ বলে ভাবছিলাম তাদি আন যাদি লেডিস মানে সমস্যা এটা চলতে বড় সমস্যা হ্যাঁ হ্যাঁ তাহলে খুলে দেখছা আর জামাই গুলি জামাই ওই যাইতি খেলা যে দেখলাম ওইটা আর জামাই ওইটাই বাবু বিশ্বাস হ্যাঁ। বাবা ও নো ওই যে হ্যাঁ? মানুষের সামনে বাবার ওষুধে কাম দেব না কাম দেব কাম দেব কাম দেব কাম কবি ভুলে চাল আনতি নাগে না নিশ্চয় তো কোনো সমস্যা যা তাও কিছু না তোরাতে বান্ধা দিছি যা তোরাতে যা যা তোর কাছে সেরি নাম্বার আছে ওই যে আমার এক লাভের নাগাল দেখা না ওটা আপনি নিয়ে নেবেন বাবা দেখুন আমার ট্যাঙ্ক ভালো হয়ে গেছে গা দেখে দুঃখ করেন না বাবা আমি তো জানি আপনার ওষুধ কাম দেয় না কাম দেয় কাম দেয় তার মানে আমি এটা খুব পারতেছিলাম বারে বারে খুবই না তুই হ্যাঁ কাম দেয় ঠ্যাং গেল এই তুই না আমার পাশে ওরে বাবা রে ওটা কি